তো আমরা তো এখন একটি টিআরপি বক্স তৈরি করছে দেখতে এলজি সেফটিডি আছে এটার মডেল হচ্ছে একুশ আপনারা দেখতে পাচ্ছেন এটার model M M E twenty one twenty seven PF দেখতে পার্সেন্ট মডেলটি আমরা এটা এখন রিপেয়ারিং করব কাপড় নিয়ে এসেছে টেলিভিশনটি আমরা আগে দেখি খুলে কি অবস্থা তারপর আপনাদেরকে দেখাই তো সমানিত দর্শক আমরা টিভিটি খুলে নিয়ে খুলে নিলাম এবং আপনারা দেখতে পারতেছেন তার কিছু মোটামুটি একেবারে বয়সও হয় নাই একেবারে মোটামুটি বয়স ঠিক কমও না মোটামুটি আর কি দুই এক বছর মনে হয়েছে না তো তিন বছর যাবতে টিভিটি ওই সাড়ে তিন মাসের সাড়ে তিন বছরের মতন ইউজ করতেন টেলিভিশনটি তো বন্ধুরা বলে রাখি আমরা আমরা সর্বপ্রকার electronic TV TRT TV box TV এবং এলইডি স্মার্ট টিভি যেগুলো খারাপ করে জ্বলে গেছে বারবার মেরামত করছে ভালো চলছে না সে সমস্ত electronics device colour TV LED TV T box TV এবং smart LED TV IPS voltage যা এটি আমরা গ্যারান্টির সাথে রিপেয়ারিং করে থাকি তো আমি এখন এটা সমস্ত জিনিসগুলি খুলে নিলাম অর্থাৎ কানেক্টিভগুলি খুলে নিলাম তো এখন এটা ভোল্টেজ দিয়ে দেখবো আবারও পুনরায় এটা কি কারণে একেবারে পাওয়ার অফ করে দিয়েছে পাওয়ার মানে আসে না আমি কানেকশানটা দিয়ে নিলাম এখন ডাইরেক্ট করে নেবো বন্ধুরা আমরা টিভিটি খুললাম এবং খোলার পর দেখতে পাইলাম টিভিডির ভিতরে একটি রোগ আছে টিভিটি কিন্তু রানি অবশ্য ওই সুইচের কারণে পাওয়ার আসতেছে না আমি ডাইরেক্ট লাইন করে এবং টেস্ট করার মানে আমাদের যে test point test test record দিয়ে আমি লাইন দিয়ে দেখলাম টিভিটি রানিং আছে এবং আরেকটা বিষয় হচ্ছে এটা রানিং থাকলে কি হবে এখানে ছবি যখন আসে অনেক সময় ছবি নিজে নিজেই আবার মানে চলে যায় তো এটার জন্য যে এটা যেই কারণে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সঠিক মতন চ্যানেলে ভোল্টেজ না দেওয়ার কারণে এই প্রবলেমটা হয় তো এটার ভিতরে তেত্রিশ বোল ঢুকছে না যার কারণেই এই সমস্যাটা দেখা দিচ্ছে তো আমরা এখন সেটা রিপেয়ারিং করব এবং তেত্রিশ বোল এটার ভিতরে প্রবেশ করাবো বন্ধুরা এ হলো তেত্রিশ বোল্টের ইনপুট জায়গা তো এখানে দেখা দেখতেই বোঝা যাচ্ছে যে এখানে দেখার যে পাত জম পুরে একদম নষ্ট হয়ে গেছে যার কারণে বলছি এখানে প্রবেশ যার কারণে ছবিটি ছেড়ে দিচ্ছি আমরা এখন এটাকে রিডিউস করব এখানে একশো চার কেজি লাগবে দেবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দুটি পার্ট খারাপ হয়ে গেছে তো এই দুটি পার্টস আমি নতুন নিয়েছি এখন এই দুটি পার্টস নতুন লাগিয়ে দিব তাহলেই আমার পুনরায় নতুনের মতন ছবি আসবে বন্ধুরা ফোর পয়েন্ট সেভেন কে আর একটি একশো সাইড কে দিয়ে লাগিয়ে নিলাম এটা করে দেবো তো যারা এই ধরনের সমস্যা অনেকটা প্রবলেমে পড়ে আজকের এই ভিডিওটি তাদের জন্য একটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং যারা এই কাজগুলি করে নতুনদের জন্য তো আরও উন্নত অনেক বিষয় আমি অনেক ইন্টারেস্টিং যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে আরও যেই সিআরটি টিভি এলজি টিভি এবং আরও বিভিন্ন যেই ইলেকট্রনিক ডিভাইসগুলি আমি রিপেয়ারিং করে থাকি সেই সমস্ত এই রিপেয়ারিংয়ের রিপেয়ারিংগুলি বা আপনাদের কিঞ্চিত পরিমাণ উপকারে অবশ্যই আসবে তো সেই ক্ষেত্রে এতে ত্রিশগুণ একটি চিন্তা এর একটা গুরুতর সমস্যা সব কিছু ভালো চলে ছবি আসে ছবি চলে যায় এক একটা আসলে একটা গুরুতর প্রবলেম বন্ধুরা আমি সেই গুরুতর প্রবলেমটি অল্প সময়ের ভিত্তি সব করে ফেললাম কারণ আমি অনেকদিন যাবত এগুলির কাজ করে থাকি যার কারণে আমি সহজেই কাজটি করে নিলাম যারা নতুন তাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে এই ভিডিওটি দেখলে আমাদের টিভিটি সম্পূর্ণ হয়ে গেছে তারপরও অন্য একটু কাজ রয়েছে তো বন্ধুরা দেখতে পারছেন যে আমি প্লাস্টিক লাগানোর দরকার ছিল লাগাই দিলাম মানে কেক তো তার একটি রোগ আছে এখন আর এই টিভিটিতে কোনো প্রবলেম নেই সম্পূর্ণ টিভিটি একেবারে নতুনের নতুন মুখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম